বাজারে যাব না তো কালকে নিয়ে যাবো না কালকে না তাহলে তোমাকে তাহলে নজায় দুজনে বাজারে ভাই বাজারে কিনছি ওদের আইলাম দেখি কেনাকাটা করান যায়নি সে না তাহলে পরে দেখা করবো তোমার নাকি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে যাও কিছু কাপড় লাগছে মেলা কাপড় ঠিক আছে বাবা বাবু ঠিক আছে তোমার এটা আমি নিয়ে দিব হ্যাঁ? হ্যাঁ? মেয়েটা নিবে ঠিক আছে তোমার নিয়ে দিব হ্যাঁ দোকান নিবে কাপড় দুটা কত হবো ভালো হয় দোকান নিবে কাপড় দুটা পছন্দ করছে এক কত ভাই আমার নিয়ে अंकित से फोन करें भाई तुरंत फोन सकते हैं ना कौन ठीक है भाई भाई चाहिए हमें नहीं एक बार आने का भैया का से और भैया का का का जय भाई मस्त है हाय सर बात की है ভাই ভাই ভাই ভাই ভাই ঈদের ভাই একটা মৌসুম ভাই ভাই দেন ভাই ভাই ভাই আমার ভাই রাখি না দেন ভাই ঈদের একটা বছর ভাই বছরের একটা দিন লাগান যায় কাপড় হাতে দেন ভাই এই ছোট বাচ্চাটা কালকে দিতে ভাই কাম কাছে একদম সকাল থেকে কাম কাছে তখন যদি ভাই আমি কাপড় কিনে আপনাদের আমার খুব খারাপ লাগলো ভাই হসপিটাল একটা খারাপ হসপিটাল নেবে আমাদের তখন ভালো লাগবে বাবু কাপড় তো দোকানে বাকি কিনলো না গরিবের জন্য ঈদ নাই বাবা গরিবের জন্য ঈদ নাই মজাই গে বাবা কান্না না আমি কাপড় না সদাই বাবু মাগনিকে রাখতে কাপড় কিনে নিয়ে যাবনি হ্যাঁ ওটাই ভাই আইছিলাম বাজার করবেন পাঠালাম না ভাই অল্প কটা এখন জন্য রাষ্ট্রতে সরকার করেছে দোকান নিয়ে কাছে বললাম অল্প কটা টাকা নেই আমার কিছু বাকি দেন দোকানে আমার দিল না ভাই বছরের একটা দিন সেই খোলা বানে যদি আমি কাপড় চোপড় না কিনে দিই কেমন লাগতো ঠিক আছে ভাই গরিব মানুষের নিকে ভাই ইতিহারে গরিব মানুষের নিকে ইতনা ইট ভাই ধনী ধনী মানুষের নিকে রে ভাই আমাকে এই গরিব মানুষের নিয়ে ঈদ নাই ঈদ ধনী মানুষের নিয়ে শুন ভাই দুঃখ মনে দুঃখ নিস না উপর আলো উপরে ব্যবসা রাখ সারাসন আচ্ছা, ভাই তোর কত টাকার দরকার মোটামুটি দুই হাজার টাকার মতো দরকার ধরো রসুন ভাই দুই হাজার টাকা নাও তারা ধরো বাবু তোমরা ঈদের মধ্যে কিছু কিনা করো পাঁচশো টাকা না আর রোহিত ভাই হ্যাঁ। তাহলে তুমি ভাবিরে নয়া ঈদের দিন বাড়ি বেলা আইও ঈদ মুবারক ভাই ঈদ মুবারক